কাল থেকে দেশে আর নতুন করে কোনো অবৈধ মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ থাকছে না বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারের রাজস্ব নিশ্চিত করা ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করতে গত এক জুলাই থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের কার্যক্রম চলছে এর অংশ হিসেবে কাল থেকে নেটওয়ার্কে নতুন করে সংযুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে তবে আগে থেকে যে সেটগুলো ব্যবহার হয়েছে সেগুলো সার্ভারে সংযুক্ত হয়ে যাবে নতুন যেসব সেট যুক্ত হবে সেগুলো অবশ্যই বৈধ সেট হতে হবে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে কেনার অনুরোধ করেছে বিটিআরসি